আজকের ক্লাসের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমরা যে ক্লাসটি উপস্থাপন করব সেই ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বিষয় ক্লাসটি উপস্থাপন করার আগেই আমরা শিক্ষকের সাথে পরিচিত হয়ে নিই আমি মোহাম্মদ মাইনুদ্দিন সহকারী শিক্ষক আনিসুল হক নবরণ একাডেমি কবিরহাট নোয়াখালী আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা যে অধ্যায় থেকে উপস্থাপন করব সেই অধ্যায়ের নাম হচ্ছে শতকরা হিসাব অর্থাৎ মূল কথা হচ্ছে আজকের উপস্থাপন হচ্ছে শতকরা হিসাব অধ্যায়ের থেকে এখান থেকে আমরা আজকে একটা প্রশ্ন দেখব এবং প্রশ্নটার সমস্যাগুলো সমাধান করব আর আজকের যে প্রশ্নটা হচ্ছে বা উদ্দীপকটা হচ্ছে এক ব্যক্তি দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই টাকা এক বছরের জন্য বিনিয়োগ করে অর্থাৎ একই ব্যক্তি দুই জায়গায় দুইবার টাকা বিনিয়োগ করছেন একবার বিনিয়োগ করছেন দশ পার্সেন্ট মুনাফায় আর একবার বিনিয়োগ করছেন আট পার্সেন্ট মুনাফায় আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তিন হাজার টাকার মুনাফা নির্ণয় করো অর্থাৎ প্রথম অংশের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করো অর্থাৎ এখানে একবার মূলধন তিন হাজার টাকা আর একবার মূলধন দুই হাজার টাকা এইটার মুনাফা তিনি গড়ে কত পেয়েছেন সেটা বাই করতে বলছে তৃতীয় প্রশ্ন বলা হয়েছে গড়ে মুনাফার হারের উপর ভিত্তি করে মুনাফা আসলে বা মূলধনে দ্বিগুণ কত বছর হবে সেটা নির্ণয় করতে বলছে তো আমরা এখন অঙ্কটার সমাধান করার জন্য সবাই প্রস্তুত হই এবং খাতা খুলি সবাই প্রশ্নগুলো খাতায় লিখব এবং বোঝার চেষ্টা করব কষ্টটা হচ্ছে তিন হাজার টাকার মুনাফা নির্ণয় করো তাহলে তিন হাজার টাকাটা হচ্ছে আমাদের আসল কিংবা মূলধন তাহলে আমরা লিখছি দেওয়া আছে ফি অর্থাৎ আসল ফি সমান তিন হাজার টাকা মুনাফা দেওয়া আছে কত মুনাফার হার হচ্ছে আর ইকাল টু দশ পার্সেন্ট অবলিক একশো ভাগের দশ বা এন সমান এক বছর মুনাফা আয় সমান প্রশ্নবোধক চিহ্ন আমরা জানি আই কাল টু ফি এন আর তাহলে আমরা ফি এর মান পাইছি তিন হাজার গুণ এক গুণ একশো ভাগের দশ অর্থাৎ আমাদের প্রশ্নটা দাঁড়াইছে তিন গুণ এক গুণ একশো ভাগে দশ এই তিন গুণ এক গুণ দশ এটাকে আমরা কত দিয়ে ভাগ করছি একশো দিয়ে একশো দিয়ে ভাগ করে পেয়েছি আমরা তিনশো টাকা অতএব তিন হাজার টাকার মুনাফা হচ্ছে তিনশো টাকা এটা আমাদের প্রথম প্রশ্নের সলিউশন শেষ এখন আসি আমরা দ্বিতীয় প্রশ্নের সলিউশনটা দেখি দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলা হয়েছে দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে গড় মুনাফার হার নির্ণয় করো তাহলে গড় মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদেরকে আগে ভিন্ন ভিন্নভাবে দুইটা মূলধনের মুনাফা নির্ণয় করতে হবে আমরা আবারও লিখলাম দেওয়া আছে আসল ফি সমান তিন হাজার টাকা মুনাফার হার আর ইকাল টু দশ পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের দশ তারপরে সময় এক বছর তারপরে মুনাফা আয় সমান প্রশ্নবোধক চিহ্ন এবং আমরা জানি মুনাফা I equal to P N R তাহলে ফি এর মান কত তিন হাজার গুণ এন এর মান এক আর এর মান হচ্ছে একশো ভাগের দশ এই তিন হাজার গুণ এক গুণ দশ এটাকে গুণ করে আমরা একশো দিয়ে ভাগ করে পেয়েছি তিনশো টাকা অর্থাৎ তিন হাজার টাকার মুনাফা হয়েছে তিনশো টাকা আমাদেরকে পরবর্তী অংশে বলা হয়েছে দুই হাজার টাকার মূলধন মুনাফা বাইর করার জন্য তাহলে আমরা দুই হাজার টাকার মুনাফা বাইর করি এখন আমরা আবার লিখেছি দেখো আমাদের পরবর্তী অংশে আসছে আবার আসল ফি সমান দুই টাকা তারপরে মুনাফার হার আর ইকাল টু আট পার্সেন্ট বা একশো ভাগের আট তারপরে সময় এন সমান এক বছর তাহলে কার বাইর বের করবো আয়ের মান এই জন্য মুনাফা আই ইকাল টু প্রশ্নবোধক চিহ্ন তাহলে মুনাফা I equal to P N R তো আমরা লিখছি ফি এর মান দুই হাজার গুণ এন এর মান এক বছর আর এর মান পেয়েছি একশো ভাগের আট সমান এই দুই হাজার গুণ এক আর গুণ আট এই তিনটা আমরা গুণ করব গুণ করে একশো দিয়ে ভাগ করে আমরা পেয়েছি একশত ষাট টাকা তাহলে আমরা দুইবার দুইটা মুনাফা পেয়েছি একবার মুনাফা হয়েছি তিনশো আর একবার মুনাফা পেয়েছি একশত ষাট টাকা তাহলে আমরা লিখছি এখন মূলধন প্রথম মূলধন হচ্ছে তিন হাজার পরে মূলধন দুই হাজার সমান পাঁচ হাজার টাকা মুনাফা প্রথমে মুনাফা হচ্ছে তিনশো দ্বিতীয়তে মুনাফা একশত ষাট সমান চারশত ষাট ভুল কমে সমান চিহ্নটা উঠে নাই তোমরা দিয়ে দিবা চারশত ষাট তারপরে সময় এন ইকাল টু এক তাহলে মুনাফার হার বাইর করতে হবে এই জন্য লিখছি মুনাফার হার আর ইকাল টু প্রশ্নবোধক চিহ্ন আমরা এখন সূত্র লিখছি গড মুনাফার হার আর ইকাল টু আই গুণ একশো বাই ফি এন তাহলে আমাদের আয়ের মান হচ্ছে চারশত ষাট গুণ একশো আর এর মান হচ্ছে পাঁচ হাজার এন এর মান হচ্ছে এক উপরের এই দুটা গুণ করে পাঁচ হাজার দিয়ে আমরা ভাগ করে ফেলছি নয় দশমিক দুই অর্থাৎ আমাদের গড় মুনাফার হার হচ্ছে নয় দশমিক দুই তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানও করলাম এখন আসো আমরা তৃতীয় প্রশ্নের সমাধানে যাই তৃতীয় প্রশ্নের আমাদেরকে কি বলা হয়েছে আমরা এখন আগে স্পষ্টটা দেখি তৃতীয় প্রশ্ন অর্থাৎ খ ঘট মুনাফার হারে কত বছরে ওই মূলধন মুনাফা মূলধনে দ্বিগুণ হবে তাহলে গড় মুনাফার হার আমরা কোথায় কোথায় বের করছি খতে আমরা লিখব খ থেকে প্রাপ্ত কট মুনাফার হার আর ইকাল টু নয় দশমিক দুই পার্সেন্ট সমান একশো ভাগের নয় দশমিক দুই তারপরে বলা হয়েছে কত বছরে তাহলে আমাদেরকে এনের মান বাইর করতে হয়েছে মুনাফা মূলধন মুনাফা মূলধনের দ্বিগুণ আমরা এখানে লিখেছি আসল পাঁচ হাজার টাকা এটু আমরা ক্ষতে পেয়েছি তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ আমরা এখন লিখছি মুনাফা আসলে দ্বিগুণ দ্বিগুণ মানে যে আসল আছে তাকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে আমাদের আসল আছে পাঁচ হাজার তাকে আমরা দুই দিয়ে গুণ করার পরে পেয়েছি পাঁচ দুগুণে দশ অর্থাৎ দশ হাজার তাহলে আমাদের মুনাফা আসল হচ্ছে দশ হাজার আসল হচ্ছে পাঁচ হাজার মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে দিলে আর থাকবে আমাদের মুনাফা তাহলে মুনাফা আই ইকাল টু দশ হাজার ইয় পাঁচ হাজার সমান পাঁচ হাজার তাহলে আমাদের মুনাফা হচ্ছে পাঁচ হাজার আসল পেয়েছি পাঁচ হাজার মুনাফার হার পেয়েছি দশ ভাগ একশো ভাগের নয় দশমিক দুই এখন আমরা বাইর করব সময় তাহলে সূত্র করি এখন আমরা জানি N equal to I by P R তাহলে আই এর মান পেয়েছি আমরা কত পাঁচ হাজার গুণ এন এর মান পেয়েছি একশো সরি আই এর মান পেয়েছি পাঁচ হাজার গুণ ফি এর মান নিচে পেয়েছি আমরা পাঁচ হাজার আর এই আর এর মানটা আমাদের আছে কত একশো ভাগের নয় দশমিক দুই এই সংখ্যাটা উল্টে বসার পরে উপরে পাবো আই এর মান এ সরি আর এর মানটা উল্টে বসার পরে একশো চলে যাবে উপরে আর নয় আসবে নয় দশমিক দুই আসবে নিচে এই উপরের ধরনটা গুণ এবং নিচের ধরনটা গুণ করে আমরা উপরের সংখ্যাকে ভাগ করে ফেলছি এইখানে দশ দশমিক সামথিং তো দশ দশমিক অর্থাৎ বছর কখনো ভাগ করা হয় না এই জন্য আমরা বছরটাকে প্রায় লিখে দিছি এখানে দশ বছর অর্থাৎ আমাদের এই মুনাফা মূলধনে দ্বিগুণ হতে হলে আমাদের সময় লাগবে দশ বছর ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ক্লাসগুলো দেখবে এবং ভিডিওটি শেয়ার করবে এবং বারবার দেখবে যাতে আরও ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য আমি উৎসাহী হই এবং আরও ভালোভাবে ক্লাসটা উপস্থাপন করতে পারি সেই কমেন্টস করবে সেইভাবেই